আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন বন্ধুরা আমি আমার চ্যানেলের মধ্যে ফ্রি বিটকয়েন আর্নিংয়ের পরে বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওগুলো দেখার পরে অনেকে অনুরোধ করে জানিয়েছেন যে এই ধরনের ট্রাস্টেড যদি ওয়েবসাইট থেকে থাকে বা ফ্রি বিটকয়েন আর্নিংয়ের যদি ওয়েবসাইট থেকে থাকে সেগুলো শেয়ার করার জন্য আজকে আমি টোটালি সাতটা ওয়েবসাইট শেয়ার করব যে সাতটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফ্রি বিটকয়েন আর্নিং জেনারেট করতে পারবেন এবং এখান থেকে সেই বিটকয়েনগুলো কয়েন বেসের মাধ্যমে উইড্রো করে নিতে পারেন সো কয়েন বেসের অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় এবং কীভাবে পেমেন্ট উইড্রো করতে হয় আমি আমার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো পাবলিশ করেছে এবং ফ্রি বিটকয়েন আর্নিংয়ের উপরে যে ভিডিওগুলো দিয়েছে সেই ভিডিওগুলো দেখার পরে আজকের ভিডিওটি দেখলে আজ আপনার জন্য অনেক বেশি ইজিয়েস্ট হবে কাজ করা কেননা সব ভিডিওতে কিন্তু সব তথ্য অনেক সময় দেওয়া সম্ভব হয় না সুতরাং আপনি যদি আগের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখে আসেন তাহলে অবশ্যই আজকের ভিডিওগুলো আপনার জন্য পসিবল হবে বোঝা সুতরাং আপনি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন ভিডিওগুলো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন আর আপনি যদি এ ধরনের ভিডিও অ্যাপ্রিসিয়েট করেন তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন যাতে সবাই উপকৃত হতে পারে আর একটি স্পেশাল অনুরোধ সেটি হচ্ছে মেক মানি অনলাইন যেটি ইংলিশ রিলেটেড কন্টেন্ট নিয়ে তৈরি করা হয়েছে এবং আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণভাবে সুতরাং আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন যদি আপনি ইংলিশ রিলেটেড কন্টেন্ট পেতে চান সো ফিরছি অলরাইট চলে এসেছে আজকের কাঙ্ক্ষিত প্রথম ওয়েবসাইটটিতে এটির নাম হচ্ছে কয়েন প্লে ডট কম এটি একটি ট্রাস্টেড ফ্রি বিটকয়েন আর্নিংয়ের ওয়েবসাইট এবং এটি কখন মার্কেটে লঞ্চ করেছে সেটি যদি আপনি জানতে চান তাহলে সোজা স্ক্রোলিং করে চলে আসলে আপনি বুঝতে পারবেন যে এটির ডেট uh, অর্থাৎ লঞ্চিং করার ডেট টু থাউজেন্ড টোয়েন্টিতে এটি লঞ্চ uh, করেছে এবং সম্প্রতি এটি বেশ সাড়া ফেলেছে যেহেতু আপনি এখানে স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছেন অফার্স কমপ্লিটেড করেছে এত এবং ফসেট ক্লেমস করেছে এত টোটাল ইউজার হচ্ছে এত এবং বিটকয়েন আর্ন করেছে তো সুতরাং আপনি বুঝতে পারছেন যে এসে এটি আসলে একটি ট্রান্সলেট ওয়েবসাইট এবং কী কী প্রসেসে এখানে আর্নিং জেনারেট করা যায় সেটি কিন্তু টোটালি এখানে দেওয়া আছে যে কোনো একটি ওয়েবসাইটকে ট্রাস্ট করার জন্য বা অ্যাপকে ট্রাস্ট করার জন্য আপনার কিছু কিছু বৈশিষ্ট্যকে মনে রাখতে হবে প্রথমত সেটি কখন মার্কেট প্লেসে এসেছে এবং সেটি পেমেন্ট করছে কিনা এবং দ্বিতীয়ত হচ্ছে যে কারা কারা কাজ করছে এবং এটির রিভিউ কেমন সুতরাং এই বিষয়গুলো দেখার পরে আপনি যে কোনো একটি ওয়েবসাইটে কাজ করবেন আশা করি আপনি বেনিফিটেড হবেন সো প্রথমে যে কাজটি করবেন নতুন হিসেবে আপনাকে এখানে সাইন আপ বাটনে ক্লিক করে সাইন আপ সাইন আপ করে নিতে হবে তার মানে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে অথবা যদি আপনার ইতিমধ্যে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই লগ করে এখানে কাজ শুরু করতে পারবেন যেহেতু আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি কীভাবে ফ্রি বিটকয়েন আর্নিং করতে হয় যে কোনো ওয়েবসাইটে সুতরাং আমি আজকে দেখাচ্ছি না কীভাবে কাজ করতে হয় আপনি যদি আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকেন তার মানে আমার আগের চ্যানেলের মধ্য থেকে যে ভিডিওগুলো দিয়েছি ফ্রি বিটকয়েনের উপরে সেই ভিডিওগুলো দেখে আসলে স্টেপ বাই স্টেপ আপনি আজকের ভিডিওটি বুঝে আপনার জন্য অনেক বেশি ইজিয়েস্ট হবে সো আমি প্রথম ওয়েবসাইটটির নাম বললাম সেটি হচ্ছে কয়েন প্লে ডট কম প্রথমত আপনাকে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তৈরি করার পরে এখানে অনেকগুলো অপরচুনিটি রয়েছে ইনকাম করার রেফারেল করে তারপরে ডিপোজিট কয়েন করে আর্নিং করার অনেকগুলো পসিবিলিটি এখানে রয়েছে সুতরাং আপনি অবশ্যই এই ওয়েবসাইটটিকে প্রথম ওয়েবসাইট হিসেবে ধরে নেবেন এবং দ্বিতীয় ওয়েবসাইটটির নাম হচ্ছে যে বোনাস বিটকয়েন ডট সিও এটি একটি অন্যতম ট্রাস্টেড বিটকয়েন ওয়েবসাইট এবং দু সালে এটি লঞ্চ করেছে এবং অদ্যাবধি এটি মার্কেট প্লেসে রয়েছে এবং অনেকে কিন্তু এখান থেকে আর্নিং করছে সেটা আর প্রুফ দেখানোর অপেক্ষা রাখে না যেহেতু এটি দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে সুতরাং আপনি বুঝতেই পারছেন এটি ট্রাস্টেড ওয়েবসাইট এক কথায় বলা যায় প্রথমত যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে দেন আপনি প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে আপনি লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে আপনি অবশ্যই এখানে কাজ শুরু করতে পারবেন এরপরে যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে মোনবিট ডট সিউ ডট আইএন এটিও আরেকটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং দু হাজার সালে এটি লঞ্চ করেছে এবং অদ্যাবধি মার্কেটে রয়েছে এবং এখানে টোটালি ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে আরেকটি কথা বলে রাখা ভালো অনেক সময় আমরা যে এই সমস্ত ওয়েবসাইটগুলোতে কাজ করতে গেলে আমাদেরকে অ্যাডগুলো অবশ্যই ওপেন করে রাখতে হয় আমরা অনেক সময় অ্যাড বন্ধ করে রাখি যেমন আমি দেখাচ্ছি যে এখানে আমি একটি অ্যাড ব্লকার ইউজ করছি এটি আমি অফ রেখেছি আপনি যখন কাজ করবেন সেটি এটি অবশ্যই আপনি অফ রাখবেন তার মানে আপনি ফ্রি বিটকয়েন আর্নিং জেনারেট করতে চাইলে অবশ্যই যদি কোনো অ্যাড ব্লকার ইউজ করেন তাহলে সেটি অফ রাখবেন এতে করে আপনি প্রচুর পরিমাণে অ্যাড পাবেন এবং আপনি আর্নিং জেনারেট করতে পারবেন এই ওয়েবসাইটগুলোতে যদি অ্যাড ব্লক করে রাখেন তাহলে অবশ্যই আপনি এখানে কাজ করতে পারবেন না তারা কিন্তু ইনস্ট্রাকশন দিয়েই দিয়েছে এখানে অবশ্যই অ্যাডগুলোকে আপনাকে অফ রাখতে হবে এরপর যে ওয়েবসাইটটির সাথে পরিচয় করে দিতে যাচ্ছি সেই ওয়েবসাইটের নাম আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন বিটফান ডট সিও এটি অন্যতম একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং সেমলি এখানে কাজ করার অনেক পসিবিলিটি রয়েছে এবং এটি দু সালে লঞ্চ করেছে এবং অদ্যাবধি মার্কেটে রয়েছে অনেকে কিন্তু আর্নিং জেনারেট করছে এক কথায় বলা যায় এটি একটি সহজ এবং ট্রাস্টেড ওয়েবসাইট এবং এখানে fun games fun dice fun offers অনেক তিনটি অপশন রয়েছে এই তিনটি অপশনকে কাজে লাগিয়ে আপনি এখান থেকে কাজ শুরু করে ফেলতে পারবেন এবং প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে রেজিস্টার বাটনে ক্লিক করার পরে রেজিস্টার আপনি সাইন আপ করে নেবেন প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে email address password confirm password human verification am not রোবটে ক্লিক করে তারপরে এখানে স্যাক বক্সে স্যাক দিবেন দেন আপনি রেজিস্টার বাটনে ক্লিক করলে একটি ইমেল পেয়ে যাবেন যেগুলো আমি আমার পূর্বের ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিয়েছি সুতরাং বারবার অনুরোধ করছি আপনি যদি আজকের ভিডিওর ওটি দেখার পূর্বে আগের ভিডিওগুলো দেখেন তাহলে চারটি ওয়েবসাইটে কাজ করার জন্য কাজ করা আপনার জন্য ইজিয়েস্ট হবে এখানে এবার একটি বোনাস টিপস দিচ্ছি টিপসটা হচ্ছে আপনার যদি সত্যি কোনো আর্নিং দক্ষতা না থাকে অথবা আপনার যদি কোনো স্পেসিফিক স্কিল না থাকে অথবা আপনার এক্সপেরিয়েন্স না থাকে আপনাকে আমি প্রাথমিক অবস্থায় অনলাইন আর্নিং করার জন্য এই ছোট ছোট বিটকয়েন অফারগুলো নেওয়ার অনুরোধ জানাবো কেননা যদি আপনি মিনিমাম পাঁচটি ওয়েবসাইট টার্গেট করেন তাহলে অ্যাটলিস্ট আপনি মাস শেষে হাত খরচের টাকা এখান থেকে এই পাঁচটি ওয়েবসাইট থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আপনি যদি সময় দেন তাহলে অবশ্যই দশটি ওয়েবসাইটকে আপনি টার্গেট করতে পারবেন যেগুলোতে ফ্রি বিটকয়েন আর্নিং করা যায় সো আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে প্রায় ছয়শো আশির মতো ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওগুলোর কোনো না কোনো অপশন বা কোনো কোনো থিওরি বা কোনো কোনো ইনফরমেশান আপনার কাজে লাগবে যে ইনফরমেশানগুলোকে আপনি ইউজ করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন অনলাইন জগতে কোনোরকম দক্ষতা বা কোনোরকম অভিজ্ঞতা ছাড়া এবং পাশাপাশি যারা প্রফেশনাল রয়েছেন বা ফ্রিলান্সিং ক্যারিয়ার গঠন করতে চাচ্ছেন তাদের জন্য ফাইবারের উপরে এবং কীভাবে ব্লগ সাইট থেকে আর্নিং করবেন এবং আরও কতগুলো ভিডিও দেওয়া রয়েছে যেগুলো হয়তো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না সুতরাং স্টেপ বাই স্টেপ সময় নিয়ে ভিডিওগুলো দেখতে থাকুন আশা করি উপকৃত হবেন সো পরবর্তী ভিডিও কীরকম কি হবে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের প্রতীক্ষা রইলাম আর যদি ভুল হয় তাহলে অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন আপনার গঠনমূলক সমালোচনার প্রতীক্ষায় রইলাম পাশাপাশি কমেন্টের প্রতীক্ষায় রইলাম সো পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভের সাথে জুড়ে থাকবেন I'll catch you guys in my next video till then take care